গেম খেলা খুব ভালো গেম খেলে আমি উইনার হয়েছি গেম খেলায় খুব ভালো গেমের খুব চ্যাম্পিয়ান ছিলাম খুব ভালো গেম রে খুব ভালো হয়েছিল জানি না গেমটা আমি শিখতে পারবো নাকি আমি টাহাইটা পাবো সেজন্য আমি টাহাই করেছি আমি গেম খেলতে পারি বুঝলে গেমের দরকারে আমি গেম খেলতে পারি তোমাকে প্রশ্ন করি সে যে আজ পরের বাড়ি কেন কান্দরে মন চোখের জলে শুধু যার জন্য কান্দ সে তো অন্যের বধূ যার জন্য কান্দ সে তো অন্যের বধূ ও মন কান্দ না ও মন কান্দ না জন্য কান্দ সে তো অন্যের বধূ যার জন্য কান্দ সে তো অন্যের বধূ স্বাধীনতা আত্মার স্বাধীনতা নাই আর কত ব্যথা পেলে বলো আত্মার স্বাধীনতা পাই রে আত্মার স্বাধীনতা পাই আমার তো আছে স্বাধীনতা ক্ষমতা নাই আর কত ব্যথা পেলে বলো আত্মার স্বাধীনতা পাই রে আত্মার স্বাধীনতা পাই যারে এত ভালোবাসো তুমি তারে যে করেছে অন্যজনে জাদু যার জন্য কান্দ সে তো অন্যের বধূ তার জন্য কান্দ সে তো অন্যের বধু এবার তো কান খুশি তুমি কেঁদে যাও সুখের কপাল নিয়ে আসনি রে মন দুঃখই বয়ে বেড়াও রে দুঃখই বয়ে বেড়াও এবার তো কান্নার পালা যত খুশি তুমি কেঁদে যাও দুঃখের কপাল নিয়ে আসনি রে মন দুঃখই বয়ে বেড়াও রে দুঃখই বয়ে বেড়াও যার জন্য তুমি হলে পাগল তার যে করেছে অন্য জনে জাদু যার জন্য কান্দ সে তো অন্যের বধূ যার জন্য কান্দ সে তো অন্যের বধূ মনটাকে প্রশ্ন করি সে যে আজ পরের বাড়ি কেন কান্দরে মন চোখের জলে শুধু যার জন্য কান্দ সে তো অন্যের বধূ যার জন্য কান্দ সে তো অন্যের বধূ ও মন কান্দ না ও মন কান্দ না যার জন্য কান্দ সে তো অন্যের বধূ যার জন্য কান্দ সে তো অন্যের